বিখ্যাত স্কটিশ কবি ও লোকসঙ্গীত সংগ্রাহক রবার্ট বার্নস এই গানটি সতেরোশো সালে একটি বৃদ্ধ মেষপালকের মুখে শোনেন এবং সংগ্রহ করেন পরে তিনি নিজস্ব দুটি স্তবক মূল গানের সঙ্গে সংযোজিত করেন ও সতেরোশো সালে এ গানটি তার রচনা হিসেবে প্রকাশিত হয় এই বহু প্রচলিত স্কটিশ লোকগীতি পরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে গানটির সুর নানান পরিবর্তনের মধ্যে দিয়ে বর্তমান রূপে এসে পৌঁছেছে Should old acquaintance be forgot and never brought to mind? Should old acquaintance be forgot and days of all lang syne? my dear, for old lang syne. We'll take a cup of kindness yet for old lang syne. We twain heron aboot the braes and put the go once but we've wandered many a weary foot sin old lang syne. For old lang syne, my dear, for old lang syne, we'll take a cup of kindness yet for old lang syne. শুধু সুরই নয় রবীন্দ্রনাথ এই গানটির কথা ও ভাবের দ্বারা অনুপ্রাণিত হয়ে সৃষ্টি করলেন পুরানো সেই দিনের কথা গানটি সেই দিনের কথা ভুলবি কে রে হায় সেই চোখের দেখা প্রাণের কথা সেই কি ভোলা যায় পুরানো সেই দিনের কথা ভুলবি কে রে দেখা প্রাণের কথা শিখে ভোলা যায় আয় আরেকটি বার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়াবে তাই আয় এবার আয় সভা প্রাণীর প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়াবে তাই মোরা ভোরের বেলা রসে গান গেছি বকুলের তলায় মোরা ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলায় বাজিয়ে বাসি গান গেছি বুকুলের তলায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে পুরানো সেই দিনের কথা চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায়